যেসব রোগমুক্তির কথা বলেছেন বিশ্বনবী সাল্লু আলি ওয়াসাল্লাম তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিওটি হাদিসে পাকে প্রিয় নবী সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে তোমরা সুস্বাস্থ্য প্রার্থনা করো কারণ ইমানের পর সুস্বাস্থ্যের চেয়ে অধিক মঙ্গলজনক কোনো কিছু কাউকে দান করা হয়নি ইবনে মাজা তাই তো আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্বাস্থ্য ইবাদত বন্দিগি থেকে শুরু করে সব কাজেই সুস্বাস্থ্যের বিকল্প নেই সুতরাং মানুষের উচিত সবসময় সুস্থ থাকার চেষ্টা করা রোগবিধি থেকে সুস্থতা লাভে দিক নির্দেশনা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী সাল্লু আলি ওয়াসাল্লাম কোনো সাহাবি যখন অসুস্থ হয়ে পড়তেন তখন তিনি তাদের দেখতে যেতেন তাদের শরীরে হাত বুলিয়ে দিতেন তাদের সুস্থতার জন্য দোয়া করতেন এবং সুস্থতা লাভের পরামর্শ দিতেন হজরত সাদ রজিউল্লাহ তালা আনহু একবার হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম তাকে দেখতে যান এবং হৃদরোগের চিকিৎসার নসিহত পেশ করেন হজরত সাদ রজিউল্লাহ তালা আনহু বলেন আমি অসুস্থ ছিলাম এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমাকে দেখতে এসেছিলেন তিনি আমার বুকের উপর হাত রাখলেন তখন আমি হৃদয়ে শীতলতা অনুভব করলাম তিনি বললেন তোমার হৃদরোগ হয়েছে এরপর রসল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম তাকে আজুয়া খেজুর খেতে দিয়ে বললেন তুমি সাত দিন আজুয়া খেজুর খাবে তাহলে তুমি পরিপূর্ণরূপে সুস্থ হয়ে যাবে আবদাওত এমনিতেই খেজুরের অনেক উপকার বহু পুষ্টিগুণে সমৃদ্ধ এ খেজুর আর খেজুরের মধ্যে আজোয়া খেজুর অনেক সুন্নত এবং দামি আর এতে রয়েছে মানুষের সুস্বাস্থ্যের জন্য অনেক উপকারী উপাদান অন্য হাদিসে প্রিয় নবী সাল্লু আলী ওসাল্লাম বর্ণনা করেন হজরত সাদ ইবনে আবি ওকাস রদিউল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজোয়া খেজুর খাবে ওই ব্যক্তিকে বিষ ও জাদুটোনা কোনো ক্ষতি করতে পারবে না বুখারি ও মুসলিম শরীফ যখনই সাহাবায় কেরামের মাঝে কেউ অসুস্থ হয়ে যেতেন প্রিয় নবী তাকে দেখতে যেতেন হাদিসে এসেছে হজরত আয়েশা রতিউল্লাহ তালা আনহা বলেন আমাদের মধ্যে কেউ যখন অসুস্থ হয়ে যেতেন তখন রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম তার ডান হাত রোগীর শরীরে বোলাতেন এবং বলতেন আজহিবিল বাসা রব্বান নাফসি ওয়াশফি আতাউশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউ গদিরু সাক্কামা বুখারি ও মুসলিম শরীফ অর্থ হে মানুষের প্রতিপালক এ রোগ দূর করে দিন এবং সুস্থতা দান করুন আপনি সুস্থতা দানকারী আপনার সুস্থতা ব্যতীত কোনো সুস্থতাই নেই এমন সুস্থতা যে কোনো রোগকে বাকি রাখে না মুমিন মুসলমানের জন্য আবশ্যক হচ্ছে নিজেদের সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলা ব্যায়াম ও সাঁতার কাটা নিয়মিত পরিশ্রম করা যা মানুষের সুস্থতার জন্য জরুরি আর বিশ্বনবীর শেখানো এ দোয়া বেশি বেশি করে পড়া এবং আমল করা হজরত আনাসরদুল্লাহ তালা আনহু বলেন রসল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল জুজনি ওয়াল আজিজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল দালাই দাইনি ওয়া গলাবাতির রজালি অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে চিন্তা শোক অক্ষমতা অলসতা কাপুরুষতা ঋণের বোঝা ও মানুষের উপর জোর জবস্তি থেকে আশ্রয় চাই হে আল্লাহ আমি আপনার কাছে উৎকণ্ঠা মনোকষ্ট অলসতা কাপুরুষতা কৃপণতা ঋণগ্রস্ততা এবং মানুষের কৃতত্বহীন হয়ে যাওয়া থেকে আশ্রয় চাই বুখারি মুসলিম ও মিসকাত সুতরাং মানুষের উচিত প্রিয় নবী সাল্লু আলী ওয়াসাল্লামের ঘোষিত নসিহতগুলো মেনে হৃদরোগ সহ যাবতীয় রোগবিধি থেকে মুক্ত থাকা আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন এবং নিয়মিত খেজুর খাওয়ার পাশাপাশি দোয়া করার তৌফিক দান করুন আমিন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী নতুন ভিডিওতে অফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন السلام عليكم ورحمة الله وبركاته